কি লাইভে আছি লাইভে থেকে এইসবই চলে রে ভাই লোকে বলবে আর আমাদের চলবে হ্যাঁ, কে মানে কি বললো না বললো এসবে কান পাতা যাবে না হ্যাঁ। এখানে কান পাতা যাবে না বলছে এই জন্য মানুষ বলছে মানুষের আমার তো আরো উপরে উঠা উচিত লোকে বলবে আমাদের এভাবেই চলবে আর যখন আমাদের এভাবেই চলবে কারো কারো জ্বলবে ঠিক আছে এই জ্বলন্ত হৃদয়ের আগ্নেগিরি থেকে ছোট্ট একটা কোনা থেকে বের হয়ে আসা একটি ফুলকির <laughs> মধ্য দিয়ে আপনাদেরকে জানাতে চাই welcome welcome welcome and welcome to nut bolt to the two fun kings only on capital F M ninety four point eight nut এবং বল্টু দুজনে উপস্থিত অনুপস্থিত করতে নিয়েছিলাম <laughs> দুজনই উপস্থিত হ্যাঁ। এবং দুজনই আজকে চিল মুড়ে আছি আর আমি তো আজকে বিশাল চিল কারণ কালকে এত বৃষ্টিতে ভিজছি একদম বৃষ্টিতে ভিজতে অলরেডি অটো চিল হয়ে গেছি <laughs> তো দেখবেন capital F M ninety four point এইটের পেজে ঢুকলেই আপনি আমাদেরকে একদম চোখের সামনে লাইভ দেখতে পাবেন দেখবেন যে নড়াচড়া করছে দুটি ছেলে দুটি ছেলে স্ক্রিনের এইদিক ওইদিক নড়াচড়া করছে তো সেই সেই দুইটিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এরা হচ্ছে নাট এরা হচ্ছে বল্টু এই যে নীলটা নাট যে কালোটা বল্টু তারপরে আপনি বলবেন কালোটা নীলটা না কালোটা ঠিক আছে তো কমেন্ট করে জানিয়ে দেবেন ক্যাপিটালের পেজে নীলটানা কালোটা capital F M ninety four point এইটের পেজে গেলেই দেখতে পাবেন আর এস এম এস করার জন্য সি এফ এম স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন two six nine six nine এই নম্বরে কল করতে পারবেন সাতটা চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত zero two double five zero three double six five nine এই নম্বরে তো এই যে এগারোটা রোজা চলে গেল এইবার তো শপিং এর একটা হিরিক পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ এখন থেকে শুরু হয়ে যাবে দশের পর থেকে শুরু হয়ে যায় এবার কোপাকপি হিরিক শুরু হয়ে যাবে হুম যেমন খুশি তেমন কেন <laughs> অনেকে ওয়েট করবে বোনাসের জন্য অনেকে স্যালারির জন্য অনেকে বসে থাকবে যে রাস্তা কখন ফাঁকা হবে তখন যাব এই আর কেউ কেউ অপেক্ষা করে যে না এখন না পরে ও আবার অনেকে পরে কেনে না আগে কেনে কারণ পরে সব কালেকশন শেষ হয়ে যায় হ্যাঁ। বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে সবাই প্রতিদিন রাতে ক্যালকুলেট নিয়ে বসে হ্যাঁ। যে ঠিক এক্স্যাক্টলি কয় তারিখে গেলে নতুন মালটা মাত্র ঢুকবে তখন কমে পাওয়া যাবে হ্যাঁ। অথবা ঠিক এক্স্যাক্টলি কয় তারিখে গেলে নতুন মাল ঢোকার পর তো ডিমান্ডটা বেশি থাকবো তিন দিন পরে ডিমান্ডটা কমবো তখনই গিয়ে একুট করে কিনে নিতে হবে আবার অনেকে চিন্তা করে না লাস্টের দিকে যাবো কিন্তু লাস্টের দিকে যদিও পড়ে থাকে বাছা বুছে পাবো কিন্তু কম রেটে পাবো ঠিক আছে অনেকে দাম যাই হোক ঢোকার সাথে সাথে নিতে হবে ভাই এই ধরনের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ক্যালকুলেশন চলতে থাকে এবং তারা রাতের বেলা ক্যালকুলেটর নিয়ে বসে ঠিক আছে আবার কেউ কেউ থাকে যে মার্কেট খালি হয়ে যাওয়ার পরেই যায় একেবারে শেষের দিকে কারণ জানেন যে তখন সব ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট আমার নিউ কালেকশন লাগবে না ভাই ডিসকাউন্টে কি আছে ওইটা দেখেন না হ্যাঁ, দুই দিন আগের মালটা ভাই করে দেখা <laughs> <laughs> গোয়া দুই দিন আগে কিনছিলাম দেখছেন এটাই ডিসকাউন্টে পাওয়া যেতেছে হ্যাঁ কিছু লেখা থাকে নিউ অ্যারাইভাল আচ্ছা ঠিক আছে কিনলাম না নিউ অ্যারাইভাল এবারে কি আছে আগের আগে গত বছরের কি আছে ওইটা ওই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা দেন নিউ অ্যারাইভাল ঠিক ঈদের পরেই ওই নিউটাই পুরান হয়ে যাবে এরকম হতে অনেকে আছে যে আবার এক্সচেঞ্জ করতে নিয়ে যায় যে এই যে ভাই নেন ভাই এই যে এটা গায়ে লাগতেছে না গায়ে লাগতেছে না অবশ্যই এক্সচেঞ্জ হয় ভাই কবে নিয়েছিলেন গত দিন ঈদে হ্যাঁ ঈদে ছাড়া তো আমি ভালো জামা কাপড় পরি নি তো গত দিন নিয়েছিলাম গায়ে লাগে না ভাই এটা এক্সচেঞ্জ করে নতুন এটা দেন এইগুলো কিন্তু অনেকে হয় যে মনে করেন নতুন বলে দিবেন যে একদম দেখুন মলে যাতে না পড়ে তাহলে সামনে ঈদের পাল্টায় কিছু টাকা দিয়ে নতুন এটা নিয়ে যাবেন আসবে আসবে এই দিনও আসবে যে এই হারে দাম বাড়তেছে মানুষজন কিনতে পারবে না এক্সচেঞ্জ অফারে চলতে হবে তবে কিছু কিছু থাকে হচ্ছে অনলাইন কালেকশন হ্যাঁ দেখবি যে বিশেষ বিশেষ ব্র্যান্ডগুলা মানে কিছু কিছু কিছু কিছু ব্র্যান্ডের তো নিজস্ব ইয়ে থাকে হ্যাঁ, হ্যাঁ। মানে গার্মেন্টস বা নিজস্ব নিজেরা তৈরি করে অল্প কয়েকটা গুটি কয়েক ব্র্যান্ড আর ম্যাক্সিমাম ব্র্যান্ডই তো হচ্ছে ইম্পোর্ট করে হ্যাঁ তো এই ম্যাক্সিমাম ব্র্যান্ডের এই জিনিসগুলা দেখবি যে এখন অনলাইনেও ছড়ায় যায় যে একটা অনলাইনে পেজ খোলা পাঁচশো টাকা দিয়ে বুস্ট করা একটা ছেলের কাছে যেই কালেকশন আছে একটা ভালো ব্র্যান্ডে ওই কালেকশন হ্যাঁ, এইবার যেই ছেলেটা পেজ খুলছে ও কিনছে সাতশো টাকা দিয়ে বিক্রি করতেছে দুইশো টাকা লাভে নয়শো টাকা আর ব্র্যান্ডের শোরুমটায় সাতশো টাকা দিয়ে কিনে একুশশো টাকা বিক্রি হইতেছে তাছাড়া তো তাদের ব্র্যান্ডের ভ্যালু থাকবে না হ্যাঁ। কিন্তু একই জিনিস খালি ট্যাগ কাটা ট্যাগ কাটা প্রাইস উপরে হ্যাঁ কারণ অনলাইনে ভেতরে ট্যাগ রাখতে পারবে না হ্যাঁ। তাদের লিমিটেশন আছে একই জিনিস সেম জিনিস সেম কোয়ালিটি ট্যাগ কাটা আপনি ট্যাগের দামে কিন্তু দেড় থেকে দুই হাজার টাকা কমে যাবে ট্যাগের জন্য আবার অনেকেই হয় যে এরকম মনে করেন যে সেম জিনিস কম দাম হলে বিশ্বাসই করতে চায় যে ওই মাল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে বাইরে বাইরে বাংলাদেশ তোমরা বিশ্বাস করো ভাই বিশ্বাস করো আর না করো ঠিক একই জায়গা থেকে কেনা কোনো একদিন এসে বলে বন্ধু ওই থেকে ওই থেকে কিনছি ওই শপিং মলের ওই ব্র্যান্ডটা সেম কিনছি আরেকদিন বন্ধু ভূত ভত্তিকা সেম জিনিস আপনি কোনোদিন বিশ্বাসই পারবেন কারণ ওর তো যত ঠিক আছে কিন্তু শালা একই জিনিস দেখে বুঝতেছে কিন্তু হয় একই তো শালা স্বীকার তো করা না না যতই ভাইয়া ভ্যান হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখো এই যে হ্যাঁ, এই যে এই দেখো এই সিলাইটা দেখ এই সিলাইটা তারপর দেখ এই যে ধইরা একটা সফটনেস পাইতাছস এটা কিন্তু সব টেকা <laughs> ঠিক আছে কিন্তু ও কিন্তু নিজে বুঝে মনে মনে করে আরে মাল তো সেই মিডিয়া ভাই কিন্তু লজকায় যদি স্বীকার করা যাবে না এরকম দেখবেন যে আর্গুমেন্ট করার বন্ধু বান্ধব পাবেনি আপনি পাবেনি পাবেনি পাবেনি থাকবি তারা কেউ কেউ কম দামে কিনে নিয়ে আসবে কেউ কেউ বেশি দামে কিনে নিয়ে আসবে একই জিনিস কেউ কেউ দেখবেন যে ফ্রিতে নিয়ে আসবে আর তার বাপের দোকান আছে কিছু কিছু থাকে হচ্ছে ওই যে ফুটপাত ব্যবসায়ী ভ্যান বিশেষ করে দেখবি যে মার্কেটগুলার সামনে বা ওভার ব্রিজে হ্যাঁ আর নিউ মার্কেট হইলে তো কোনো কথাই নাই মানে এত গায়ে গায়ে লাগানো লাগানো ভ্যান বা হচ্ছে মানুষজন বসে থাকে বিক্রির জন্য যে কে কোন দামে বিক্রি করতে হয় তুই বুঝতে পারবি না এদিন দেখলাম যে একজন বিক্রি করতেছে আড়াইশো আড়াইশো আড়াইশো টু পিস আড়াইশো আড়াইশো একজন জুতা দুইশো দুইশো দুইশো খালি দুইশো যা দিছে না ইয়ে এই যে দুইশো ইয়ে দেন টু পিস দেন না না না আমারটা আড়াইশো এই মাত্র না দুইশো দুইশো আটটা জুতা জুতা জুতা <laughs> বলতে পারে আর ব্যান্ডগুলো এমন লাগাতে কোনটাতে কার মাল বোঝা যায় না তিন চারটা গেঞ্জি দোকান এক লোক থাকে মাঝে মাঝে এর গেঞ্জি ওভাবে ছেলে কোন থেকে কিনছেন এন থেকে এরাও মাল না হাত দিয়ে দুটা চাপ দিলে কিন্তু মাল চলে আয় হ্যাঁ। এই জন্য হবে এই ধরনের এই এক্সাইটমেন্ট এইসব মজা এগুলি ঈদ ছাড়া হয় না এবং ঈদেই কেনাকাটাগুলো বেশি হয় আর ঈদেই মানুষ মানে ঈদে নিজের দেশে নিজে টুরিস্ট মনে হয় মানে ঘুরতে মানুষজন আমাকে চিনি না এমন একটা দাম কয় কি রে ভাই বছর তো আমরা কিনি হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ আমরা আমরা বিদেশ বিদেশ থেকে নতুন আহি নাই <laughs> এমন একটা দাম করবো ভাই আপনাকে তো মনে হবে যে বিদেশ থেকে গলাটা কাটিয়ে দেবে আরে ভাই কত ভাষা বুঝোস না আমরা তো একই দেশে তখন তো আমরা চিনি রে বেটা আমার কাছে বেশি চেয়ে তো লাভ নাই বুঝো নাই <laughs> এটি বিদেশি যখন আইবো তখন যাবি পরে এক লোক অস্ট্রেলিয়া থেকে যখন আইবো হ্যাঁ <laughs> আরে ভুলে গেলাম ঘটনাটা আমি যে ঘটনাটা বলবো বলে নাটমুলটাতে আমি অনেক মনে অনেকক্ষণ মনে রাখছিলাম কিন্তু এমন এসে ভুলে গেলাম অনেকক্ষণ মনে রাখছিলাম ওই যে আর্গুমেন্টের যে কথাটা বলতেছি মানে কিছু কিছু মানুষ থাকে যারা শুধু শুধু আর্গুমেন্টের যাবে আর শুধু শুধু ঝগড়া বাঁচাবে হ্যাঁ। জানে যে নিজের দোষ তারপরে ঝগড়া এক নেতা তার সেক্রেটারিকে বলছে যে আমাকে ওই যে অমুক জায়গায় অমুক সম্মেলনে ভাষণ দিতে হবে আমাকে পনেরো মিনিটের একটা ভাষণ লিখে দিবা মনে রাখবা এক্স্যাক্টলি ফিফটিন মিনিটস বেশিও যেন না হয় কমও যেন না হয় তো সেক্রেটারি ভাষণ লিখে দিছে নেতার তো আর অত দেখা টেহার সময় নেই নেতা একদম স্টেজে উঠে ভাষণ পড়া শুরু করছে পনেরো মিনিট শেষ কিরে শেষ হয় নাকি বিশ মিনিট কিরে নেতা দেখতেছে যে যা ভাষণ আছে তো তিরিশ মিনিটেও শেষ হবে না হ্যাঁ এখন অর্ধেক ভাষণের শেষ করে নামাও যাইতেছে না মানিজ্যতের ব্যাপার তো নেতা পুরোটা পড়ছে পুরোটা পরে দেখা যায় পনেরো মিনিটের ভাষণ তিরিশ মিনিট হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ। নাইম্মা ধরছে সেক্রেটারি কলার রাইট তোরে এত টাকা দিয়ে বেতন দিয়ে রাহি তরে কইলাম যে পনেরো মিনিটের একটা ভাষণ লাগবে তিরিশ মিনিটের ভাষণ লাগছো মানুষ বোর বোর হয়ে গেছে গা গাইল মানুষজন না স্যার ওই জন্য গাইল কি লেগে গাইলাইতেছে আপনার ভাষণের সাথে একটা কার্বন কপি দিছিলাম যাতে হারায় না ফেলে আপনি মেইন ভাষণটাও পড়ছেন কার্বন কপির লেহাটাও পড়ছেন <laughs> আপনি তো একই ভাষণ দুইবার দিয়ে ফেলাইছেন স্যার ভালো হয়েছে মানুষজন টেলিকাস্ট রিপিট টেলিকাস্ট এক লগে দেখছে <laughs> ভাষণ ইজ দ্য ভাষণ এখানে কোনো সম্ভাষণ হ্যাঁ, যেমন হচ্ছে ভাষণ এবং শাসনের মধ্যে একটা পার্থক্য ভাষণ এবং শাসন আচ্ছা কি মা করলে শাসন বউ করলে ভাষণ ও যাওয়া এটা একমাত্র অবিবাহিত পুরুষরাই বলতে পারে আমি এই যোগ্য দিন বলতে পারবো না ওয়াও মানে আপনি কত লাগে আপনি এখন এসব যোগগুলো বলতে পারেন <laughs> ও আমি পুরোনো দিনের কথা ফিরে মনে পড়তেছে আমার ছোটবেলায় হ্যাঁ হ্যাঁ আসলে আমাদেরও মনে বিয়ের আগে আর এই ধরনের বলতো হ্যাঁ আমি আগে আগে আগে বলতাম এটা এখন বলবো মা দিলে মা বললে শাসন বউ বললে ভালোবাসন রে মাথা নষ্ট হ্যাঁ তারপরে আবার লাইভে যে কোনো সময় দেখতে পারে কতগুলো যোগ <laughs> চাইলেও বলতে পারে না চাইলেও বলতে পাওয়া যায় তো শপিং শুরু হয়েছে ওই পক্ষের ওই পক্ষের হ্যাঁ শপিং মোটামুটি শুরু হয়ে গেছে হয়ে গেছে দুই পক্ষ আমার তো দুই পক্ষের খেলা হয় <laughs> তো ওই পক্ষে শপিং শুরু হয়ে গেছে মোটামুটি তারা বিভিন্ন অনলাইন টনলাইন থেকে অর্ডার দেওয়া শুরু করে দিছে চিন্তা করলাম করলাম যে অর্ডার এত দূর যাওয়া দরকার আর কি আমার অনলাইন থেকে অর্ডার দিও <laughs> আমার অনলাইন হ্যাঁ মাল এখান থেকে এখানে আসবো খারাপ হলে আবার রিটার্ন নিতে এই রুম থেকে এরকম আসবে খারাপ হলে গিয়ে পাল্টা নিয়ে আসবা সমস্যা কি এখান থেকে নাও হ্যাঁ, না কত সাইজ ট্রায়াল দাও ছোট থেকে বড় <laughs> স্মল থেকে লার্জ সব টিপ পরে পরে ট্রায়াল দাও <laughs> আবার শর্ত প্রযোজ্য যে ট্রায়াল দিবে নিজে গুছায় রাখবা আমি পারতাম আবার ডেলিভারি চার্জও নাই হ্যাঁ কোনো ডেলিভারি চার্জ না দেখছেন সত্তর টাকা বেঁচে এই কোনো কথা আবার ওর জামাই থেকে টাকা দিব সমস্যা টাকা তোমার জামাই পকেট থেকে দিব ওর দোকান তোমার জামাই এত সুবিধা এত সুবিধা আর পৃথিবীর কোথাও কে আছে তারপরও নিব এই জাতিকে বোঝানো যায় কালকে চা খাইতে গেছি এক দোকানে গিয়ে দেখেছি যে দোকানে চা খাই ওই দোকানদার নাই ওই দোকানে অন্য দোকানে বইছে পরে চোখটা ঘুরে দেখলাম ওই দোকান অন্য দোকানে বইছে আমি কিরে তুই না আগে এই দোকান ছিল তোর তুই দোকান পাল্টাইছিস না এই দোকানে কেক খাইতেছি তোর দোকানে আমরা চা খাইতে তুই কেক খেতে চাস আরেক দোকানে তাহলে এই দোকানে আমরা চা খাবো কেন জীবনটা এরকমই মানে আপনি যত ভালো জিনিস পেয়েছেন আপনার লোকজন আপনি থেকে কিনবে না তার আরেকজনের কাছে কিনবে কিনে ঠক খেয়ে তো পরে আইব এগুলোই হয় পৃথিবীতে এগুলো এরকমও হয় এখন আপনারা মনে করেন আপনার জীবন থেকে অনেকগুলো সময় নষ্ট হয়ে গেছে আমরা এখন যাবো ছোটদের হয় এই ধরনের সিমিলার কোনো ঘটনা থাকলে সেগুলো আপনি আমাদেরকে লিখে পাঠিয়ে দেবেন ঠিক আছে তো লেখার জন্য আপনি যেটি করবেন লিখবেন সি এফ এম স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন two six nine six nine এই নাম্বারে কমেন্ট করার জন্য capital F ninety four point এইটে পেজে গেলে আপনি আমাদের লাইভটি চলছিল সেখানে কমেন্ট করে দেবেন শেয়ার করবেন লাইভটি অবশ্যই শুনছেন nut bolt to the two fine kings ফিরছে একটু